লিখেছিল সে এক কবিতা নাম তার নীলাঞ্জনা আর সেই প্রেমের ভাষা চিরদিন ছিল না লিখেছিল সে এক কবিতা নাম তার নীলাঞ্জনা তার সে প্রেমের ভাষা চিরদিন ছিল না সে যে প্রদীপের শিখা ছিল সে যে জীবনে কাশা ছিল সে যে পূর্ণিমার ছিল সে যে ভালোবাসার গান ছিল সে ছিল বড়ই আনমোনা আর ছিল আমার কল্পনা আল্পনা সে ছিল বড়ই আনমোনা আর ছিল আমার কল্পনা ধরেছিল আমার পৃথিবী তার ভালোবাসার ছোঁয়ায় মনে পড়ে কত কথা কোনদিন সে কি ভোলা যায় ধরেছিল আমার পৃথিবী তার ভালোবাসার ছোঁয়া আমায় মনে পড়ে কত কথা কোনোদিন সে কি ভোলা যায় সে যে সুখের এক স্মৃতি ছিল সে যে চিরদিনের সাথে ছিল সে যে পূর্ণিমা রাত ছিল সে যে ভালোবাসার গা বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আল্পনা সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আলপনা